আছে না নাই আমার হিন্দু ভাইরা এরকম করে আমি হিন্দু ধর্মের প্রতি অনেক সহনশীল সব ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল কিন্তু বুঝবার জন্য বলছি দেখেন বুঝে শুনে আওয়াজ করে উত্তর দিবেন আমি মিজানুর রহমান আজহারি আমি কাদার মাটি পেলাম পেয়ে আমি একটা মূর্তি বানালাম এরপরে ডিজাইন করলাম তো এই যে মূর্তিটা যে আমি বানালাম এই মূর্তি আমার স্রষ্টা না আমি এটার স্রষ্টা কথা বোঝে নাই বোধ এই মূর্তিটারে বানালো কে আমি তাহলে মূর্তি আমার খোদা না আমি মূর্তির খোদা আমি মূর্তির খোদা সেদিন ইব্রাহিম আলাহ ইসলামের মাথায় ধরে না ঘটনা কি নিজেই মূর্তিটারে বানায় আর নিজেই ওম নম ভগবতী বাসুদেবায়া আছে না নাই নিজেই মূর্তি বানালো আবার নিজে এগুলো পড়ে does it make any sense হ্যাঁ নো ওয়ে এটা মাথায় ধরে না আমি বানাইলাম আমি রং করলাম এরপরে সাজাই আমি এরকম ওম নম ভগবতী লাইকি কি চমৎকারভাবে সেই হিন্দু মহিলাটি ইসলামের পথে ধীরে ধীরে আসছে সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তৈগিবান মুবারাকান ফিহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করতে হবে কার কম কম না বেশি বেশি কি চমৎকার তার রিয়াকশন ইসলামের প্রতি তাই না আল্লাহ এমন একটা জিকির শিখান যেই জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনারে ডাকবো আল্লাহ বললেন মুসা পড়ো লাহা মুসাল্লাম বললেন আল্লাহ সাইলাম কি কইলেন কি লাইলা তো জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমন কি হিন্দু ভাইরাও জানে কথা কন আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল এর চেয়ে সুন্দর আর কেউ জানবে না এত সুন্দর একটা জিকির আপনি দিবেন এটা আমি ডাকবো আপনারে আর আপনি শুনবেন আল্লাহ বললেন মুসা এর সে দামি আমার কাছে নেই কিভাবে সেই মহিলাটি ইসলামের শিক্ষা গ্রহণ করছে অপূর্ব অপূর্ব আরো দেখুন আমারও অনেকে দেশে কাফের বলে আসা নাই আমি অবাক হয়ে যাই এই কাফের কথা শুনতে এতগুলো আল্লাহর কি করে আসে আমার বুঝে আসে না এই কাফের কথা শোনার জন্য এরকম ধাক্কা ধাক্কি হয় কেন আল্লাহ তুমি হেদায়ত দান করো আমি শুধু আল্লাহর কাছে সাহায্য চাই আর আপনাদের দোয়া চাই দোয়া করবেন বদোয়া দিবেন না তো আবার হিন্দু মহিলাটি তার কত বড় ভক্ত চিন্তা করতে পারেন ভিডিওটি পুরো ভারতবর্ষে ভাই এই ভিডিও ফুটেজগুলো পুরো ভারতবর্ষে দিনের দিন ভাইরাল হচ্ছে আলহামদুলিল্লাহ ইসলাম যেন এইভাবে পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়ে আমিন এগুলো কি আওয়াজ করে বলতে হবে এগুলো কি কারণ সুপুরুষ নারীকে প্রোটেকশন দেয় সুপুরুষ নারীর ইনচার্জ সুপুরুষ নারীর কেয়ার টেকার হয়ে সামনে দাঁড়ায় সুপুরুষ নারীর ইজ্জত নিয়ে চিনি মেনে খেলে না চিল্লায় বলো ঠিক কিনা লাইকি